মিলাদ শরীফ পরিচালনা করবেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রফেসর ডক্টর আব্দুল মাহবুব শাহেদ হুজুর আমি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে মিলাদ ক্যাম্প পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি حامدا مسليا مسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا محمد ہم Ahmet Salah کا ہے نایا فلسری حردے آتا اب دنشا سے حردے آتا پہ تنشا